আরে কি আরে কি তোর কি না কি আসবে হল আজকে কাম হয়েছে কি জানো কি কর আজ বইলে যে এই যে জোকজারের মধ্যে সেমরি সেরারা আইয়া পিটিস পিটিস করে এই অবৈধ কারখানাগুলো আজকে ধরুন তুমি লাগে আসো তুমি ধরবা আমি ধরুন ভাই তুমি ধরবা ঠিক আছে হ্যাঁ তুমি যে ধরবা তোমার তোমার ধরার অনেক কই আয় কই আর বড় শুট শুটিং প্রায় শেষ করে লাইছে দেখি বড় ভাই আজকে ধর আর অনেক শুট আর অনেক শুটিং শেষ করছি না হ্যাঁ আজকে ওই কাঁচা মাথা দিয়ে আইছি না হ্যাঁ, হনু ভাই ওখানে আমি দেখছি আমি ওখানে দুই দুই তিন লোক ওই জায়গায় দেখছো দুই তিন লোক হ্যাঁ, ঢুকছে ভাই আমার কত টাকা হলো এই জোরদারের মধ্যে অল্প বেশি মাইয়ের আর পোলারা হ্যাঁ এরা একটু প্রেম করে এইবার ওখানে বই একটু একটু অনৈতিক কাজকাম করতে পারে অনৈতিক কয় না ওটা কটু কাজ বা ওই বা ইয়ে রোজা রমজানের দিন কটু কাজ করতে পারে এখনো তখন রোজার এই রোজার দিনে রোজার দিনে আমি ধর্ম তুমি ধরবা তুমি আমার লাগে আমি তোমার লাগে আমি ঠিক আছে ওই জায়গায় আগে আগে পলাই থাকুন তুমি যে ধরবা হ্যাঁ তুমি ধরতে পারবা না তোমার ধরার ক্ষমতা আছে কেটা ভাই ধরার ক্ষমতা না লড়াই তো দেখতাম লড়াই দেখতাম বা ভয় যাই দেখতাম দাবড়াই দিম তোমার দাও হ্যাঁ এখন এই এলাকার জনপ্রতিনিধি আছে জনপ্রতিনিধি ডাকবো অনেক হেরে তুমি ডাকবা আর আইন শৃঙ্খলা বাহিনীরে নলেজ দেবা ফোন দিয়া হ্যাঁ যে ভাই এইসব এলাকায় এই ক্যাম্প হয় আমরা এই বিষয়টা দেখেন ভাই আর স্থানীয় যে লোকজন আছে তাদেরকে আমাকে সচেতন করতে সচেতন করতে হবে যে এই জায়গায় কোনো খারাপ কাজে কেউ লিপ্ত হবে না এইগুলা মোটামুটি জায়গায় এগুলো আছে তবে আজও কিন্তু ধর্মের পলাই থাকুন আচ্ছা। এখন কিন্তু আইসি এনে আচ্ছা। আচ্ছা। আগে ভাগে আইসি পলাই থাকুন হ্যাঁ হটি খেত আছে না হ্যাঁ হটি খেতের মধ্যে যাইয়ে নইয়া পলাইয়া হ্যাঁ। হ্যাঁ। না হ্যাঁ। পোলাটা তো কবা একদম মামলা খাবা মাইটার কম না পোলাটারে কবা তুমি আসো আমার লগে আমি আসি আজকে এই জায়গা বইলা ওই যে মাইয়ার পোলার যে গাড়ি যান এগো খবর দিয়ে আতে দিয়ে আপনাকে মাই পোলায় এই নাইয়া এই কটুকাজ করে হেটা বুঝবো না মানে, হেটা বুঝবো না মানে। তুমি ওই জায়গা পাও নিরিবিলি বই থাই এই নে বইয়ে এরপর হডি খেতলা হডি খেতলা ওই তো এই হডি খেতের মধ্যেই তোর আই ডকবে মোরা ইতিহাস পলাই থাক আচ্ছা। এবারে এই যে জুটি আইছে জুটি এই জুটি আইছে এই জুটি কিন্তু এখন ডকবে আমরা আস্তে আস্তে আমি পলাই থাকি বুঝছো মোরা এখন পলাম পলাই থাকমু দেখবি এনে কোনখানে ঢুকে এইটা খেয়াল রাখতে হইবে বুঝছো খবর আছে আছে ঠান্ডা বাতাস বাতাস বাতাস কোন সময় তুমি যাওয়ার

এসি লাগান লাগতো গায়ে যদি এসি লাগাইতে পারতাম এসি লাগাই যাইতাম আমি এই যে চুলটা কাছি দেই কত সুন্দর চুলটা দেওয়া দিই মোর হ্যাঁ, সুন্দর হয়েছে তো ঢাকা ইটালি ঢাকা ইটালির দিয়ে আমি কাট আসি চুল আমরা তো কাটবে নি আমরা নানারে এত জায়গা এখন মূল কথা হইলো যাইয়া এখন টাকা পয়সা লাগবে যে আমি দেখবো তোমার টাকা পয়সার কোনো টেনশন নেই টাকা পয়সা তো পরে না এই রোজা রমজান এখানে কি হর তোরা হ্যাঁ এখানে কি হর কি কর কি মারিন না কি এখানে কি কাম কি তোমার বাড়ি কোথায় এই তো পুব পুব কি পাইস কই মাই পাইস কই চশমা বাট খোল চশমা খোল আর চশমা সই দিয়েছে আবার এ লাড়ি লই দিই ওর লাড়িটা কই এ বাড়ে কেরামত এদিকে লাড়ি লই যায় গার্জিয়ান খবর দে তোর নাম্বার দে বললেন মানে না রাখবে না তো আইছো হলে এমনি আটতে কথা কথা জঙ্গলে আবার কথা আবার কথা কও ভাই আবার কি বলতে পারো না তুই এখানে জঙ্গলে আবি মাইজে লইয়া বেয়াদব তোমার স্বাস্থ্য কান্দর কান্দর কান্দর এই না আর হরবি না ভাই আর করবি এই কথা গার্জিয়ান খবর দে ফোন দে গার্জিয়ানের ফোন দে ফোন দে না আমি আনি নাই দে নামে নাম্বার দাও ফোন দে তাড়াতাড়ি ফোন দে আজ রোজা রমজানের দিন শালা শুরু করছি কে ফোন দে তাড়াতাড়ি আরে মাইয়ে তোমার তোমার গার্জিয়ান তোমার খোঁজ খবর রাহে না রাহে তো রাহে তো এই দিন এই জঙ্গলে আবা আর থাকা নাই এটা এটা মাই আপাই কই আমারে দামারে দেখবি হ্যালো এ ওই কি ও আমনে রয় কি হ্যাঁ এই জঙ্গলে মাইয়ে লই আইছো তাড়াতাড়ি আনে এনে এই ব্যাপারে আন হ্যাঁ তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আনে এখন হ্যাঁ, আমি আছি ধরছি ফোন পাবি পরে ফোন দিমন পরে আইলো কারণ এই কতদিন হয়ে চলে তবু ওই একদিন খবর পাইছি যাইছো আরও একদিন খবর পাইছি এ মেম্বারের মেম্বারের চেয়ারম্যানের তো ডা লাগবে ওর ওর আত্মীয় স্বজন যখন আইছে জনপ্রতিনিধি লড়বি না একটু লড়বি না এনব দুইজন ব ব এনব আবার আবার খারাই দিছি ব ব ব এনব ব আর এখন যাইতেছি এই যে আকাম শুরু ভাই কি হয়েছে কি হয়েছে কি

Tapi abi zakar abi. Perde perde. Abi zakar abi. Abi zakar abi. Asal kari ni le, terus tanam. Terus tanam upari, upari ni le.